皆さん、こんにちは。私のセルフスールプレゼンテーションビデオへようこそ。これは私の短い紹介です。私の名前は ASM リドアンです。フルスタックエンジニアを知っています。私は24歳です。最新のテクノロジーを探求するなどが大好きです。あとゲームとドローイングも好きです。ベンガル語、英語、日本語、ヒンディー語を知っています。もっとは7個美容器です。 কোতোশি গিঠাবেন কৌকেন গোকেই ওয়া সেন সান বিয়া কু প্রাসু দেস ইজেন এরা ইনফোটেক লিমিটেড তৈয়ু খাইসাতে হাতারাইতে ইমাস্তা আত আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ নো টিচিং অ্যাসিস্ট্যান্ট মসিতে ইমাস্তা সুগিনি পেস নি কিমাশো ওয়াতাশি নো গিজুৎসু স্কিল তো স্কিল নো লেভেল দেস লিডিং প্রো লেভেল স্কিল ওয়া জাভা স্প্রিং বুট অ্যাঙ্গুলার থার্টিন টাইপ স্ক্রিপ্ট HTML, বুট স্টাফ ওরাকেল Desk. প্রফেশনাল লেভেল নো স্কিল ওয়া পাইথন সি প্লাস প্লাস জাভা স্ক্রিপ্ট পিএল এসকিউএল এ ডাব্লিউ এস মাই এসকিউএল নাদোদেশ সুগিনো পেজ নিকি মাসো কোনো পেজ দেওয়া অতাশি নো মিৎসু নো প্রজেক্ট নো নি সুইতে সেসুমে সিমাস্তা এরা ব্লগ অ্যাপ ওয়া অতাশি নো প্রফেশনাল নো প্রজেক্ট নো ইৎসু দেশ technology was Spring Boot, Java, Angular, 13 TypeScript, now this. Watashi wa kono project no leader developed by this. Sugino project wa bank ishe credit card fund transfer this. Technology wa Django Python, HTML, CSS, SQL nado des. Kore wa jen ko ko level no project no itusu des. Sunben me no project wa blockchain application des. Technology wa React JS, Solidity, JavaScript nado des. 個人に敵な 프로젝트 데사 수기네 페이지 니키마쇼 사이켄노 프로젝트 노 기오 데스 프로젝트 노 나마이와 মাইক্রো সার্ভিস গিঙ্কো ওয়ার্কার সার্ভিস সফটওয়্যার দেশ করে ওয়া কো ব্যাংকিং সফটওয়্যার দেশ অতাশি নো প্রফেশনাল প্রজেক্টও দেশ ব্যাক এন্ড সেকশন নো টেকনোলজি ওয়া জাভা ওরাকেল হাইব্রান্ডেড নাদো দেশ সেকশন নো টেকনোলজি ওয়া অ্যাঙ্গুলার থার্টিন টাইপ স্ক্রিপ্ট এপিআই এইচটিএমএল সিএসএস নাদোদেশ ধোকু জি নো কিনো ওয়া মাইক্রো সার্ভিস আর্কিটেকচার হাইব্যান্ডেড ফাংশনালিটি রিসপন্সিভ ইউআই হ্যান্ডেল ডিস্ট্রিবিউটিভ অ্যাপ্লিকেশন সাইকোনো সিকিউরিটি দেশ কোনো প্রজেক্টিভ নিওয়া কিউরিন নো মেম্বা গাই মাস্তা করে ওয়া প্রজেক্ট আর্কিটেকচার নো শাসিন দেশ সুগিনী পেস নিকিমা শো 私のアピールパートはバックエンドセクションとフロントエンドセクションの両方です。私の貢献は admin sign up, login, door allocation to customer, handling customer records, security sign up, nominee ad system などの開発です。その時 Angular 13が新しくリリースされたなど、いくつかの困難と奥のバグに直面しました。これらの バグと o to shushei suruni wa nadomo dibak n g u l a r 30とともにすべてのドキュメントを読む必要があります。また、これらの問題と克服するためにさまざまなリサーチについていくつかの著書を行いました。これらはプロジェクトのデモページの写真です。次にページに行きましょう。私のキャリアプランは কোনগো গোন এন কান্দে ভিডিও সফটওয়্যার আর্কিটেক্ট নিনারগত দেশ আত হ্যাকার র্যাঙ্ক নো গোল্ড লেভেল নো প্রবলেম সলভিং এসকিউএল ব্রোঞ্জ লেভেল নো পাইথন দেশ সামা জামানা প্ল্যাটফর্ম দে নি হ্যাকু গোজু ইজ অফ এক্সেপ্টেড সাবমিশন দেশ বিডি স্কিল নো সার্টিফাইড প্রবলেম সলভার দেশ ফুল স্ট্যাক ইঞ্জিনিয়ার তো মোবাইল অ্যাপ ডেভেলপমেন্ট নো প্রফেশনাল ট্রেনিং ও ওময়ে মাস্তা পুরেরা ওয়া অতাশীন লাইসেন্স কোর্স সার্টিফিকেশন দেশ これらは様々なイベントの私の参加の一部です。また、奥の組織のロールプレイの持っています。Duke of e d e n b u r g h International Award と GGSS Math Olympiad Award と National Revolution Meritorious Award を受賞しました。以上です。ご清聴どうもありがとうございました。